আজকে আমি করাবো লসাগু ও গসাগু লসাগুকে ইংলিশে শর্টকাটে বলা হয় এলসিএম গসাগুকে শর্টকাটে বলা এইচসিএফ তার আগে আমি একটা কথা বলবো যে লসাগু ও গসাগু জিনিসটি কী সেটি আগে জানতে হবে তো প্রথমেই বলে দিয়েছি লসাগু লসাগু জিনিসটা হচ্ছে কি লসাগু লসাগু হচ্ছে দুই বা ততোধিক পূর্ণ সংখ্যার লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু তার মানে লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে কি লঘিষ্ট সাধারণ গুণিতক ঠিক আছে বা লসাগু বলা হচ্ছে একে ইংরেজিতে শর্টকাটে বলা হচ্ছে এলসিএম একে ইংরেজিতে কি বলা হয় লিস্ট বা লোয়েস্ট কমন মাল্টিপিল ঠিক আছে লিস্ট বা লোয়েস্ট কমন মাল্টিপিল এই ফুল ফর্মটা মনে রাখতে হবে যদি কোনো কারণে পরীক্ষায় আসে তো লসাগু কাকে বলবো সেই ক্ষুদ্রতর সংখ্যা যা ওই সংখ্যার প্রত্যেকটি দ্বারা বিভাজ্য ঠিক আছে দুই বা ততোধিক পূর্ণ সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যা যা ওই সংখ্যার প্রত্যেকটি দ্বারা বিভাজ্য ঠিক আছে এরপর চলে আসবো গসাগু গসাগু কি গসাগু সম্পূর্ণ নাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক একে ইংলিশে কী বলা হয় হায়েস্ট কমন ফ্যাক্টর কী বলে ইংলিশে হায়েস্ট কমন ফ্যাক্টর তো গসাগু কাকে বলবো গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে ওই সংখ্যাগুলোকে সব শেষে ভাগ করা যাবে তাকে বলা হচ্ছে গসাগু এখানে দুটো কোশ্চেন হচ্ছে লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক এক নম্বর লসাগুকে ইংলি ইংরেজিতে কী বলা হয় ইংলিশ টার্ম অবশ্যই জানতে হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ লসাগুকে ইংলিশে শর্টকাট ফর্ম হচ্ছে এলসিএম ফুল ফর্ম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল এই সিএফ গসাউকে বলা হচ্ছে শর্টকাট ফর্ম হচ্ছে এই সিএফ এই সিএফের ফুল ফর্ম হচ্ছে কি হায়েস্ট কমন ফ্যাক্টর আর বাংলায় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমি পরপর করি করিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সম যে সমস্ত যারা কম্পিটিটিভ এক্সামিনেশান দিচ্ছ তাদের জন্যই এইভাবে করানো হচ্ছে তাই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবেন হয়তো কিন্তু বুঝতে পারবেন এই লসাও গসাগুর উপর আমি বেশ কয়েকটি ভিডিও বানাবো ঠিক আছে এরপরে চলে আসছি আমি নেক্সট অঙ্কে এরপরে যেটা হচ্ছে আমি লসাউ কষাও গসাউ কাকে বলে বলেছি এবং বুঝিয়েছি এইবার সেই জিনিসটা অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করে নিতে হবে তাই প্রথমেই দিয়েছি ছয় ও আটের লসাগু ও গসাগু কত হবে ঠিক আছে দেখা যাচ্ছে তো ছয় আর আটের কী করলাম এমনি বেসিক নিয়ম যেটা ফাইভ সিক্স শেখানো হয় সেই নিয়ম অনুযায়ী করেছি যে দুই আর ছয় লসাগু করা হয়েছে দুই আর ছয় লসাগু করলে প্রথমে দুই দিয়ে যাচ্ছে তো তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো ছয় ও আটের লসা হচ্ছে দুই গুণিত তিন গুণিত চার ঠিক আছে এই দুই গুণিত তিন গুণিত চার করলে হচ্ছে কত চব্বিশ অর্থাৎ লসাগু হচ্ছে কত চব্বিশ ঠিক আছে লসাগু নিয়ে কোনো প্রবলেম নেই দুই তার মানে ছয় আর আটের লসাগু হলো কত দুই দিয়ে করলে তিন চার তিন আর চার পাওয়া যাচ্ছে তার মানে দুই গুণিত তিন গুণিত চার তার মানে হচ্ছে চব্বিশ গুণ করে নিলে তিন গুণে ছয় চার ছয় চব্বিশ এরপর চলে আসছি গসাগুম এই ছয় ও আটের গসাগুটা কি করেছি প্রথমে আমি এটা দুটো পদ্ধতিতে করেছি প্রথমে গসাগুটা এমনি বেসিক নিয়মে করেছি ছয়ের আলাদা করে আমি প্রথমে লসাগু করে নিয়েছি তিন দুগুণে ছয় তারপর তিন একে তিন আবার আটের করেছি চার দুগুণে আট আবার দু দুগুণে চার হয় দুই একে দুই ঠিক আছে তো ছয় সমান আমি কী পাচ্ছি কী পাচ্ছি দুই গুণিত তিন গুণিত এক আট সমান কী পাচ্ছি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এক এবার এটা যেটা বেসিক নিয়ম হচ্ছে এই পদ্ধতিতে গসাগুণ নির্ণয় করা যে ছয়ের এখানে আমার যে সংখ্যাগুলো আছে আর আটের আট সমান আমি যে সংখ্যাগুলো পেয়েছি দুটো ক্ষেত্রেই যে সংখ্যাগুলো থাকবে সেইটা চলে আসবে যেমন ছয়ের ক্ষেত্রে একটা দুই আছে আটের ক্ষেত্রে তিনটে দুই আছে কিন্তু কম যে সংখ্যাটা সেটা আসবে অর্থাৎ ছয়ের ক্ষেত্রে একটা দুই আছে আটের ক্ষেত্রে একটা দুই মিলছে তার জন্য এখানে দুই বসে গেল তারপর আর কিছু মিলছে না শুধু এক মিলছে তার জন্য আমি এক বসিয়ে দিলাম এরপর দুই একে দুই অর্থাৎ গসাগু হচ্ছে কি দুই এটা হচ্ছে সেই বেসিক নিয়ম ফাইভ সিক্সের নিয়ম কিন্তু এই নিয়মে কম্পিটেটিভ এক্সামের জন্য করতে গেলে ভুল হওয়ার চান্স বেশি তাই আমি নিচে ভাগ প্রক্রিয়া গসাগুটাও শিখিয়ে দিয়েছি নিচে দেখে নাও ভাগ প্রক্রিয়া গসাগু এভাবে লিখবে ভাগের মতো করে ছয় আট ছোট সংখ্যাটা বাম দিকে আর ডা মাঝে বসবে আট অর্থাৎ ছয় দিয়ে যদি তুমি ভাগ করো তো ছয়কে ছয় হচ্ছে তারপর আট থেকে ছয় বাদ দিলে হচ্ছে কত দুই তারপর দুই থেকে গেল আবার ভাগ চিহ্ন বসে আবার ছয়টা নেমে যাবে দিয়ে তিন দুগুণে ছয় অর্থাৎ ছয়টা মিলে গেল তো এখানে গসাগুর যেটা নিয়ম হচ্ছে ভাগ প্রক্রিয়ায় ভাগফল যেটা ডান সাইডে তিন আছে সেটা হবে না বাম সাইডে যে দুই সংখ্যাটা আছে সেইটা হচ্ছে কি গসাগু অর্থাৎ নির্ণয় গসাগু হচ্ছে কি দুই ঠিক আছে বোঝাতে পারলাম তো এইটা হচ্ছে গসাগুর ভাগ প্রক্রিয়া এই পদ্ধতিটা অনেক অঙ্ক করার সময় কাজে লাগবে পরে তাই আমি ছোট একটা অঙ্ক দিয়ে বুঝালাম পরে আমি বড় অঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে এখানে দেওয়া আছে লসাগু নির্ণয় করো চব্বিশ ছত্রিশ চল্লিশ ইংলিশে এটাকে কী কোশ্চেন থাকে সেটাও লিখে দিয়েছি the LCM of twenty four thirty six এই অঙ্কটা আর একটা কথা বলে দিই এটা R B railway railway recruitment বোর্ডে দু সালে এসেছে তাই আমি অঙ্কটা আরও করিয়েছি ঠিক আছে এটা সেই বেসিক নিয়মে করানো হয়েছে লসাগুর যেটা নিয়ম চব্বিশ ছত্রিশ চল্লিশ দুই দিয়ে প্রথমে করা হলো ছ বারো দুগুণে চব্বিশ কারণ লসাগুর নিয়ম হচ্ছে সবচেয়ে যেটা কম সংখ্যা দিয়ে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে প্রথমে লসাগু করতে হয় এখানে দুই দিয়ে করা যায় তাই দুই দিয়ে করেছি প্রথমে দুই দিয়ে চব্বিশকে করলে হচ্ছে বারো ছত্রিশকে ভাগ করলে আঠেরো চল্লিশকে ভাগ করলে হচ্ছে চল্লিশ আবার যাই দুই দিয়ে ছ দুগুণে বারো ন দুগুণে আঠেরো দশ দুগুণে কুড়ি ঠিক আছে তারপরে আবার যাই দুই দিয়ে তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় পাঁচ দুগুণে দশ এরকম লসাগু ক্ষেত্রে আর একটা কথা বলি এই ভাগগুলো যেন কম করে দুটো সংখ্যা যেন অবশ্যই হয় লসাগু করার সময় নয়তো কিন্তু লসাগু হবে না আর তারপর তিন দিয়ে করলে তিনেকে তিন তিন তিরিক্ষে নয় আর পাঁচ বসে গেল দেখো এই তিন দিয়ে করার সময় তিন আর নয় এই দুটো সংখ্যাকে একমাত্র ভাগ করা গেছে কিন্তু নিচের সংখ্যা এক তিন পাঁচ এটাকে কিন্তু কোনো দুটো সংখ্যাকে করা যাচ্ছে না তাই আমি আর করিনি মানে এটা নিয়মই আছে তাই এখানে লসাগু বা এলসিএম হচ্ছে কত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক গুণিত তিন গুণিত পাঁচ ঠিক আছে সব কটাকে গুণ করলে পাবো কত তিনশো ষাট এটা খুব সোজা অঙ্ক আর আরবিতে এসেছে তার অর্থ এই নয় যে সবসময় পরীক্ষায় কঠিন অঙ্ক থাকে সোজা অঙ্কও থাকে হুম তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই সমস্ত অঙ্কই শিখতে হবে আমি একটা একটা করে করিয়ে করিয়ে গেছি এর এরপরে চলে আসছে আমি নেক্সট অঙ্ক এইটা সেই আগে আগের অঙ্কটাই আমি করিয়েছি শুধু ওইখানে ছিল লসাগু এখানে আমি করিয়েছি গসাগু গসাগু নির্ণয় করে চব্বিশ ছত্রিশ চল্লিশ দ্য এই F of twenty four thirty six forty এটা আমি ভাগ প্রক্রিয়া থেকে করেছি চব্বিশ দিয়ে প্রথমে ছত্রিশকে তো চব্বিশকে চব্বিশ হয়ে যাচ্ছে তো চব্বিশকে চব্বিশ যদি হয়ে যায় তো ছত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে হচ্ছে কত বারো তারপর এই বারো দিয়ে আবার চব্বিশকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ বারো দুগুণে চব্বিশ মিলে গেল এখানে বারো যে সংখ্যাটা আমি পেলাম সেটা হচ্ছে চব্বিশ আর ছত্রিশে গসাগু এরপর এই বারো দিয়ে আবার চল্লিশকে ভাগ করা হয়েছে চল্লিশকে ভাগ করলে আমি পাবো তিন বারো ছত্রিশ চল্লিশ থেকে তো শূন্য থেকে ছয় বার দিলে কত হচ্ছে চার এরপর এই চার দিয়ে আবার বারো করলে মিলিয়ে যাচ্ছে তিন চারে বারো ঠিক আছে অর্থাৎ এখানে গসাগু হচ্ছে কত চব্বিশ ছত্রিশ চল্লিশের গসাগু হচ্ছে চার ঠিক আছে বোঝাতে পারলাম এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটি কথা বলবো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে এবং ভিডিওগুলো লাইক করা লাইক করবে ঠিক আছে এটুকু করতে নিশ্চয়ই টাকা পয়সা খরচ হচ্ছে না হুম তাই অবশ্যই করবে এবং এই ধরনের আমি নতুন নতুন অঙ্ক আনার চেষ্টা করব এবং আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা কর সম্পূর্ণ ভিডিওটি দেখবে ঠিক আছে এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে এবার আমি দেখাচ্ছি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র লসাগু গসাগুর এই সূত্রের উপর বেস করে অনেক অঙ্ক এসে থাকে পরীক্ষায় তাই আমি সূত্রটি লিখিয়েছি যে সূত্রটা হচ্ছে লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে দুটি সংখ্যার গুণ গুণফল ঠিক আছে বা লসাগু সমান কত হবে লসাগু সমান হয় দুটি সংখ্যার গুণফল বাই গসাগু মানে যেটা আমার দরকার পড়বে সেটা এইভাবে বের করে নিতে হবে গসাগু সমান কী হবে দুটি সংখ্যার গুণফল বাই লসাগু অথবা এই সূত্রটাকেই লেখা যায় একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা বা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু এবার যে কোনো একটা সংখ্যার মান দিয়ে দেওয়া থাকতে পারে বা লসাগু গসাগুর মধ্যে যে কোনো একটা মান দিয়ে দেওয়া থাকতে পারে তখন অপর তিনটে জিনিসের মান দেওয়া থাকবে মোটের উপর কথা যে কোনো একটা জিনিস নির্ণয় করতে হবে তো এক একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু তো একটি সংখ্যা সমান কী হবে লসাগু গুণিত গসাগু বাই অপর সংখ্যা এই পুরো সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে এরপর চলে আসছি আমি অঙ্কে অঙ্কটা হচ্ছে যদি দুটি সংখ্যা লসাগু ও গসাগু দু ও ত্রিশ হয় তো এক আর একটি সংখ্যা যদি দুশো দশ হয় তবে অপর সংখ্যাটি কত ইংলিশে এই অঙ্কটা হচ্ছে the LCM of two numbers is two thousand three hundred ten and one of these numbers is two these numbers is 210 জিজ্ঞাসা চিহ্ন মানে সেকেন্ড নাম্বারটা কত এই অঙ্কটা আর আর বি দু হাজার এসেছে তাই আমি করাচ্ছি এটা কিভাবে করা হবে সেই আগের সূত্র যেটা বুঝিয়ে দিলাম সেই সূত্র ধরে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু অতএব দ্বিতীয় সংখ্যা আমাকে বের করতে হবে অতএব দ্বিতীয় সংখ্যা সমান কী হবে লসাগু গুণিত গসাগু বাই প্রথম সংখ্যা এখানে মানগুলো বসিয়ে দিয়েছি লসাগুর মান কত দু ঠিক আছে লসাগুর মান দু বসালাম তারপরে গসাগুর মান হচ্ছে কত থার্টি তার জন্য থার্টি বসিয়ে দিয়েছি বাই একটির সংখ্যা হচ্ছে কত দুশো দশ তার জন্য দুশো দশ বসিয়ে দিয়েছি নিচে প্রথম সংখ্যার জায়গায় এবার কাটাকুটি করা হয়েছে শূন্য শূন্য কেটে গেছে তিন সাতটা একুশ সাত দিয়ে দু হাজার তিনশো দশকে ভাগ করলে তিনশো ত্রিশ হয় তিনশো ত্রিশ আর এক গুণ করলে হচ্ছে তিনশো ত্রিশ অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে কত তিনশো ত্রিশ এই ধরনের অঙ্ক হামেশাই যে কোনো পরীক্ষায় চলে আসে এসএসসি এমটিএসএ মাল্টিটাস্কিং যে স্টাফ সেই পরীক্ষায় আর আরবিতে তো এসেই থাকে যেহেতু এটা আরআরবিতে দেখতে পাচ্ছ যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে এই ধরনের এর পরের দিন আমি নেক্সট পার্ট লসাগু করি আরও অনেক জিনিস আছে যেগুলো আমি করাবো আর আরেকটি কথা হচ্ছে এখনও যারা ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করনি লাইক সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সমস্ত ভিডিওটির সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবে থ্যাংক ইউ